তুমি জানো আমার ফেসবুক আইডির নাম অ্যাঞ্জেল রানী মুইতে নাই না পানি আবার ওর ফেসবুক আইডির নাম নাকি অ্যাঞ্জেল রানী মেয়েদেরকে সম্মান করা উচিত কারণ মেয়েরা যদি না থাকতো তাহলে আমরা কাজের বুয়া পাইতাম কই <laughs> ওয়েট এত খুশি হওয়ার দরকার নাই ছেলেদেরকে সম্মান করা উচিত কারণ ছেলেরা যদি না থাকতো তাহলে ফুসকাওয়ালা পেতাম কোথায় আচ্ছা বেবি আমাদের বাসায় তো কোনো গরু নাই একটা গরু কিনে নিয়ে আসো না গরুর দুধ খাইতে পারবো কথাটা তুমি ঠিকই বলেছো গরুর দুধ তেমন খাওয়া হয় না মাঝে মাঝে তো খাইতেও ইচ্ছা করে গরু কিনার দরকার তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাবানে গরু কিনে আনবানে ঠিক আছে ওই সে পরে কিনা যাবে না আচ্ছা ঠিক আছে কিন্তু হ্যাঁ গরুর দুধ তো রাখার জন্য অনেকগুলো পাত্র লাগবে তা কাজ করো তুমি আজকে বাজারে যে গরুর দুধ রাখার জন্য অনেকগুলো পাত্র নিয়ে আসবা কথাটা একদম তুমি ঠিক বলেছো মানে গরুর দুধ তো রাখতে হবে না অনেক দুধ হবে না পাত্র আজকে অনেকগুলো কিনে আনতে হবে ঠিক আছে আমি একটু পরে বাজারে যাচ্ছি যে অনেকগুলো পাত্র কিনে আনছি ঠিক আছে হ্যাঁ আমরা দুধ খাবো আবার দুধ বিক্রিও করব তাহলে আমাদের অনেক টাকাও হবে এত বুদ্ধি তোমার মাথায় মানে গরুর দুধ বিক্রি করব করে আমরা কিন্তু অনেক অনেক বড় লোক হয়ে যাব হ্যাঁ তা কাজ করব ঠিক আছে ওই যে পাড়ার যে ভাবি আছে না তারপর ওই যে আন্টি আছে তারপর পাড়ার আরো অনেক যে পোলাপান আছে না না তাদেরকেও কিন্তু আমি দুধ দিব ওরে কি বললি তুই তুই আমার গরুর দুধ পাড়ার লোকেরা দিবি আচ্ছা কি বললি তুই কি বললি তুই কি বললি তুই কি কি বিষয় নাকি ভাবি রে মারছে কেন আরে মরে ওরে মানে ওর ওরে কি হয়েছে কি আরে ওই আমার যে গরুর দুধ আছে না গরুর দুধ সব পাড়ার লোকেরা দিয়ে দেবে দিয়ে দিচ্ছে হ্যাঁ গরুর দুধ সব পাড়ার আচ্ছা, আচ্ছা, আচ্ছা, গরুর গরু মানে কয়দিন পরে ওরে সালার বলদ তোর গরু থাকলে বাজারে তুই গরু কিনা কোনো খোঁজ খবর নেই তুই এদিক বউ মেরে ঢিবে করে ফেলছিস না কাজের গুণ নেই মানে বউ মানে গুণ আছে না তাহলে বল ওদের কিছু না বুঝে এখনকার ভালোবাসা সিম কার্ডের মতো নতুন অফার পাইলেই চেঞ্জ করে ফেলাই তুমি কি জানো পৃথিবীতে কিছু কিছু মানুষ ফুলের থেকেও বেশি সুন্দর হয় তাই নাকি যেমন তুমি আমাকেই দেখো এই ঝিলিক রিমি দুইটা ভিক্ষা দে আরে ভাই তুই রিমির নাম কেমনে আরে ভাই ওদের জন্যই তো আজ আমি আচ্ছা তোমরা সব ছেলেরা এমন কেন সব ছেলেকে ট্রাই করতে যাও কেন কথা সুন্দরী মেয়ে দেখলে প্রেমে পড়ি আচ্ছা একুশে ফেব্রুয়ারি কি দিবস এটা তো মানে অনেকে তো মানে ভালোবাসা নিয়ে দিবস করে আর অনেকে তো মানে বান্ধবী নিয়ে মানে ইয়ে করে ভালোবাসে আচ্ছা বাবু একটা কিস করব না বিয়ের পরে আচ্ছা ঠিক আছে কিন্তু বিয়ের পর তোমার বর কিছু বলবে না তো